আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমাদের ইসলামিক পেজে আপনাদের স্বাগত জানাই আমাদের আজকে প্রশ্ন হলো তারাবির নামাজ নিয়ে তো চলুন শুরু করা যাক প্রথম প্রশ্ন শুরু করার আগে বলি বন্ধুরা আমার চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না তারাবি নামাজ না পড়লে কি রোজা হবে তারাবি নামাজ না পড়লে তারাবি নামাজ একটি গুরুত্বপূর্ণ সোননাথ মহানবী সাল্লাহ সাল্লাম রমজান মাসে তারাবি নামাজ আদায় করার জন্য বিশেষভাবে উৎসাহ প্রদান করতেন তারাবি নামাজের ফজিলত ও মর্যাদা সম্পর্কে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি ইমানের সঙ্গে স্বভাবের প্রচেষ্টায় রমজান মাসে তারাবি নামাজ আদায় করে তার অতীতকৃত পাপগুলো ক্ষমা করা যায় পবিত্র মাহে রমজানের রোজা তারাবি নামাজ কোরআন তিলওয়াত ও অন্যান্য ইবাদতে দরুন আল্লাহ তালা রোজাদার ব্যক্তির পূর্বের সব গুণা মাফ করে দেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আরও বলেছেন যে ব্যক্তি ইমান ও আত্মবিশ্লেষণের সঙ্গে পূর্ণ লাভের আশায় রোজা রাখেন তারাবি নামাজ পড়েন এবং কদরের রাতে জাগ্রত থেকে আল্লাহ ইবাদত করেন তার জীবনের পূর্বের সব গুণা মাফ করা হবে বুখারি শরীফ মুসলিম শরীফ রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম সর্বদা তারাবি নামাজ আদায় করতেন তবে তিনি মাত্র চার রাকাত তারাবি নামাজ পড় নামাজ জামাতে পড়েছিলেন কারণ যদি তিনি সর্বদা জামাতে তারাবি নামাজ আদায় করেন তাহলে তার উম্মতেরা ভাববে হয়তো এ তারাবি নামাজ ফরজ হাদিস শরীফে বর্ণিত আছে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম দুই রাতে কুড়ি আঘাত করে তারাবি নামাজ পড়িয়েছেন তৃতীয় রাতে লোকজন জমা হলেও রসুল্লাহ সাল্লাহ সাল্লাম উপস্থিত হননি পরদিন সকালে তিনি ইরশাদ করলেন আমি তোমাদের ওপর তারাবি নামাজ ফরো হয়ে যাওয়ার আশঙ্কা করছি তখন তা তোমাদের জন্য কষ্টকর হবে তবে কেউ যদি তারাবি নামাজ ছেড়ে দেয় সেক্ষেত্রে রোজার ওপর এর কোনো প্রভাব পড়বে না কেননা রোজা ও তারাবি দুটি ভিন্ন ভিন্ন স্বতন্ত্র ইবাদত ইসলামী শরীয়তে প্রত্যেক ইবাদতের জন্য স্বতন্ত্র নেকি ও শাস্তি নির্ধারিত তবে হ্যাঁ এই মহামণ্ডিত মাসে তারা বিপদ ও ফজিলতপূর্ণ ইবাদতের আলস্যতা করে ছেড়ে দেওয়া কোনোভাবেই উচিত নয় মহান আল্লাহ এই মাসে বেশি বেশি ইবাদত বন্দী করা তৌফিক দিন আমিন তারাবি নামাজ বিশ রাকাত একটি দলিল ভিত্তিক পর্যালোচনা রসুল সাল্লাহ সাল্লাম সাহাবাই কেরামরা তায়েবি তাবেইন তাবে তাবিগণ এবং মুতাহিদ ইমামগণের আমল দ্বারা ঐতিহাসিকভাবে প্রমাণিত যে তারাবি নামাজ বিশ রাকাত কিন্তু বারোশো চুরাশি হিজড়িতে ভারতে আকবর দাদ থেকে সর্বপ্রথম একলা মাঝহাবি মৌলভী সাহেব আট রাখা তারাবি ফতোয়া প্রদান করেন এরপর বারোশো পঁচাশি হিজড়িতে পাঞ্জাব সীমান্তে মাওলানা মুহাম্মদ হুসাইন বাটলাবি আট রাখা তারাবি নামাজ পড়া সুন্নাত হওয়ার দাবি করেন কিন্তু কুরান ও হাদিস সম্পর্কে তৎকালীন প্রাজ্ঞ হক্কানি ওলামায়ে কেরাম উক্ত আট রাকাত তারাবির ফতোয়াকে ভুল হিসাবে প্রমাণিত করে তা প্রত্যাখ্যান করেন তেরোশো সাতাত্তর হিজড়িতে আরবে শায়েক নসিব রিফাই ও শায়েক নাসিরুদ্দিন আলবানি রহমতুল আলাহি সর্বপ্রথম আট তারাবির মত প্রকাশ করেন তখন শায়েক আতিয়া সালিমসহ আরবের জমহুর ওলামায়ে কেরাম তাদের উক্ত রায়কে প্রত্যাখ্যান করে এবং সাহাবায়ে কেরামরা এই এর যুগ থেকে চলে আসা হারামাইন শরীফাইন তথা বায়তুল্লাহ শরীফ ও মসজিদ নবীতে বিশ রাখার তারাবি আমলকে অবহিত রাখেন যা আজও ব্যবহৃত রয়েছে সুতরাং আট রাখার তারাবি পড়ার মতকে অনুসরণ করার অর্থ হলো সাহাবা ও তাবিকগণে অনুসৃত অমলকে প্রত্যাখ্যান করে নব্য সৃষ্টি বিদাতি দলের অনুসরণ করা তারাবির নামাজ বিশ রাখাতের প্রমাণ তর্জমা ইবনে আব্বাসের হুকুমে আল্লাহ রসুলে আল্লাহ রমজানে বিশ রাকাত নামাজ পড়তেন এবং রমজানে রোজা দিতেন হজরত আবদুল্লাহ বিন আব্বাস রাজা রাহানু থেকে বন্ডিত রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম রমজান মাসে বিশ এবং বিতির পড়তেন মুসান্নাফে ইবনে আবি সাইবা খণ্ড পাঁচ দুশো পঁচিশ পৃষ্ঠা হাদিস নম্বর সাত হাজার ছশো বিরানব্বই মুসনাদে আব্দ বিন হুমাইদ দুশো আঠেরো আল মুজামুল কাবির হাদিস নম্বর বারো হাজার একশো দুই মাজমাউল জাওয়েদ হাদিস নম্বর একশো বাহাত্তর সুনানে বাইহাকি কুবরা হাদিস নম্বর চার হাজার তিনশো একানব্বই হাজরত জাবের রাদু বলেন রমজান মাসের এক রাতে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বাহির বাহিরে তাসরিফ নিয়ে এলেন আর সাহবাই কেরামকে চব্বিশ রাকাত চার রাকাত দিশার আর কুড়ি রাকাত তারাবি নামাজ পড়ালেন আর তিন রাকাত বিতির পড়ালেন তারিখে জুরজান সাতাশ যেহেতু কথিত আহলে হাদিসের ভাইদের কাছে দলিল শুধু কুরআন ও সহি হাদিস তথা আল্লাহ ও রাসুল সাহেবের কথা কোনো ব্যক্তি মতামত তাদের কাছে গ্রহণযোগ্য নয় আর এই দুটি হাদিসকে আল্লাহ এবং রসুল সাল্লাহ সাল্লাম সহিয়া বলেছেন না জৌ জয়ীব বলেছেন তাই গায়ে মুকাল্লিদরা এই দুটি হাদিসকে না সহি বলতে পারবেন না জয়ী বলতে পারবে বন্ধুরা আজকে তাহলে এই অবধি পরের ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফিজ